তিলে তিলে মনে সুপে ভুলে না বই দিগি ভুলে তো ভুলে না বই দিগি সুখে মন তিলে তিলে যাব না মন সুখে লাগিবে সামনেরা গুরু নাম জাভিয়ানেরা মনে কি করিবে সামনেরা নেচে গেলে ভগবান স্মরণ করিতে দিলে দিলে যাবো যাব মনে সুপে উপর বাড়ি সদর আওলা গুরু রূপে করেছে খেলা উপর বাড়ি সদর আওলা মনরে গুরু রূপে করেছে খেলা সরব গুরুর সরব সর্বোচ্চ মনুর জ্বালা কে আছে আর ভুবনে মলির কে আছে আর ভুবনে দিলে দিলে জপ না মন সুখে দিলে দিলে জপ না মন সুখে বাপর বাড়ি সাদরাওলা গুরু রূপে করেছে খেলা উপর বাড়ি সাদরাওলা ও যে গুরু রূপে করেছে খেলা স্বরূপ গুরুর স্বরূপ চালা স্বরূপ গুরুর মনে দিলে দিলে জপ ওই নাম সুফে সুপে দিলে দিলে জপ ওই নাম সুফে সামনে রঙ্গ ভারী গুরু রূপে নাই কান্ডারি সামনে রঙ্গ ভারী বলিরে গুরু বিনে নাই কান্ডারি ফকির লালন বলে দেব পারি ফকির লালন বলে কৃপাতে মলিরে যা করে কৃপাতে দিলে দিলে যাব ওই নাম মনে সুখে দিলে দিলে যাব ওই নাম মনে সুখে ভুলো না বই জপ মনে সুখ